어! 어! 빵 এই আপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গাইস আজকে আমরা শিখবো যে কিভাবে জোনের ভিতরে ফাইট করতে হয় এবং জোন থেকে কিভাবে খুব সহজে বের হতে পারি আমরা আজকে আমরা এটাই শিখবো সো গাইজ যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ আর একটা সাবস্ক্রাইব করে দাও তোমরা আমার ভিডিওটা কিন্তু পুরো নিয়মিত দেখো বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো না গাইজ প্লিজ আমার একটু সাপোর্ট দাও গাইজ কী করতেছো আর সাবস্ক্রাইব করে দাও চলো গাইজ অনেক ফাও ফেসাল পারলাম এখন শুরু করা যায় সো গাইস এইবার আমরা শিখবো যে কিভাবে জোনের মধ্যে ফাইট করতে হয় ধরো বাল সাতার মাথা এনিমিরে যে হেডশট দিছি গাইস আধা ঘন্টা ধরে এনিমি পাগল থাকবে আগে আমরা কিলটা কনফার্ম করে লই গাইজ এখন আমরা শিখবো যে কিভাবে জোনের মধ্যে ফাইট করতে হয় এবং জোন থেকে বেরোতে হয় গাইজ দেখো জোন বলতে বলতে চলে আসলো গাইজ আমার সামনে আছে দুইটা এনিমি ও ভাই ওকম হয়েছিল ও ভাই সাহ খুব আরামসে আমরা নক করে দিলাম গাইজ গাছের গোড়ায় এনিমি পুরো স্কোয়াডে আমরা তুলা ধোয়া মার দিয়ে শহীদ করে ফেলা দিছি গাইজ দেখো ওই সামনে জোনের বাইরে এনিমি আছে আমরা এখন বাইরে আছে আরে ভাই দিয়েছে দাঁড়া পালসাল কেমনটা লাগে বাইরে উঠতে পারলাম না সো গাইস আমি কিন্তু এইটা বলি নাই যে জোনের বাইরে থেকে কিভাবে বের হতে হয় সেই ব্যাপারে টিপস অ্যান্ড ট্রিক্স দিব মানে এটা আমি কখনোই বলি নাই গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইয়ার একটা সাবস্ক্রাইব করে দাও আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের টুনটুনি কিন্তু ছোট হয়ে যাবে Yeah.